ওই ব্যক্তি পায়ের মধ্যে রশি লাগাইয়া শেষরিয়ে শেষরিয়ে তাকে ময়লা আবর্জনা যেখানে ফেলা হয় ডাস্টবিনের মধ্যে ফেলা দেওয়া হলো তাকে গোসল করানো হলো না কাপড়ের কাপড় পরা হলো না জানাজা দেওয়া হলো না বিনা গোসলে বিনা কাপড়ের কাপড়ে বিনা জানা যায় তাকে ডাস্টবিনের মধ্যে ফেলা দেওয়া হলো বরিশ্রের আমলের মানুষগুলো যখন এইভাবে তাকে ফেলে আসা হলো আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা রব্বে করিম হযরত মুসা আলাইহিস সালাতু সালামকে ইরহাম করলেন ওহী করলেন ও মুসা আলাইহিস সালাম আমার অমুখখানে আমার একটা বান্দা ডাস্টবিনের মধ্যে ময়লা আবর্জনার মধ্যে পড়ে আছে আপনি যান আপনি গিয়া তাকে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া জানাজা দিয়া আপনি তখন কার্য করে দেন চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ ছয়শ বছর নাফরমানি করেছিল দুশো বছর জোরে বলেন আপনার আমার বয়স কত আজকে যিনি সভাপতি ওনার বয়স শুনলাম যে মাত্র পঁচানব্বই একশো হয়নি কথা বলেন ঠিক কিনা তা আমরা তার ছোট আমার বয়স কে বলি ফোরটি থ্রি ইয়ার্স তাতে কত হয় তেতাল্লিশ না তেরো তেরো বছর হইল কোথায় তেতাল্লিশ চলতেছে বেশি না যুদ্ধের অনেক পরে আমার জন্ম যুদ্ধ আপনারা যারা দেখছেন তারা মুক্তিযোদ্ধা হয়েছেন আমি রাজা গেল না আর বদরও না কথা বলেন ঠিক কিনা আমি এমনিতে সাধারণ জনগণ ঠিক কিনা তো যাই হোক বলছিলাম ওই ব্যক্তি কয় সমস্যা কয় সমস্যা দুইশো বছর কাপড়ের কাপড় পরাইয়া কি করেন তাকে জানাজার ব্যবস্থা করে দাফন কার্য সম্পন্ন করেন খুঁজতে খুঁজতে তল্লাশি করতে করতে যখন পেয়ে গেলেন ঠিকই দেখে ডাস্টবিনের মধ্যে ময়লা মধ্যে একজন বান্দা মৃত ডেড বডি লাশ পড়ে আছে সকালে বলে ইন্নালিল্লাহ মুসলিম ছিল কলেমা পণ্যওয়ালা ছিল বলেন না সুবাহান আল্লাহ মুসলিম হলে নাস্তিক হলে তার তো জানাজা হতো না আল্লাহ জানাজার কথা বলতো না কথা বলেন ঠিক কিনা যেমন নাস্তিকদের জানাজা তো হওয়ার কথা না কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে অনেক নাস্তিক এসেছে জাহান নামও চলে গেছে জেন্দা নাস্তিক একটাও নাই আছে কথা বলেন আছে আছে কিছুদিন আগে একজন জাহান নামে চলে গেল যার নামটা কবি শামসুর রহমান কথা বলেন ঠিক কিনা সে নাস্তিক কেন সে আজানের আহ্বানকে আজানের ডাককে প্রতিটাকনার বেশালের ডাকের সাথে তুলনা করেছে বলেন না নাউজুবিল্লাহ আরেকটা নাস্তিক মহিলা সে বাংলাদেশে ঠাই হয় নাই ভারত তাকে জায়গা দিয়েছে নাম হচ্ছে তুসলিমা কুসরি মিস্ত্রি কি নাম তুসলিমা কুসরি মিস্ত্রি কি নাম তসলিমা স্ত্রী ইসলামের অনেক বদনাম বলছিলাম মুসা আমলের ওই ব্যক্তির কথা মুসা গেলেন গিয়ে দেখছেন ঠিকই একটা লাশ কিছু মানুষের আসে বলছে না না না না না এটা ধরিয়েন না এটা তো ওই ব্যক্তি আমরা একে চিনি দুইশত বছর যাবত নাফরমানি করেছে আপনি এটাকে ধরিয়েন না হজরত না হলে মানুষেরা ওগা আমার উন্মতেরা তোমরা শুনে রাখো তোমরা তাকে দেখতে পারো দুইশত বছর যাবত সে করেছে আল্লাহ পাকের নাফরমানি করেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে আমি যেন তাকে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া আমি যেন তাকে জানাজা দিয়া দাফন কার্য সম্পন্ন করি চিৎকার করে বলেন না ওই আল্লাহ আছেন না নাই বদল হয়ে গেছেন কি হ্যাঁ। হবেন কি হ্যাঁ। হুয়াল হাই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী না চেঞ্জিং পরিবর্তন আমার মাওলার নাই যখন কিছু ছিল না তখন আমার মাওলা ছিলেন যখন অনেক কিছু হলো এখনো মাওলা আছেন কিছুই থাকবে না তবু মাওলা থাকবেন বলেন না আমাদের মাওলা আমাদের আল্লাহ এক একক লাখ sharik কোন অংশীদার নেই পার্টনার লাহু বলি না সুবহানাল্লাহ আমাদের আল্লাহ আকার আকৃতি নেই আমাদের আল্লাহ এক একক লা তিনি বসে না তিনি দাঁড়ায় না তিনি হাঁটে না তিনি ঝিমায় না তিনি ঘুমায় না তিনি হাসে না তিনি ঘুমায় না তিনি ক্লান্ত হন না তিনি রাগান্বিত হয় না তিনি দুঃখিত হয় না তিনি ব্যথিত হন না তিনি রহিম রহমান গভুর গফার আদাবুল আমাদের মাওলা তিনি দয়াবান বান্দা গুণা করতে ভালোবাসে পাপ করতে ভালোবাসে আমাদের মাওলা মাফ করতে ভালোবাসে বলে না সুহান আল্লাহ মাফ করতে পারে আপনাকে আমাকে মনে হয় মাফ করতে পারার ক্ষমতা নাই আল্লাহ মাফ করতে পারে কি পারে না মাফ চাই কি চায় না মাফ দরকার আছে না নাই অন্তত মাপ না হলো পয়েন্টটা সূত্রটা জানা থাকবে সূত্র জানা থাকলে অঙ্ক করতে সহজ হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলছিলাম ওই ব্যক্তিকে মুসা আলাইসালাম ঘরে নিয়ে আসলেন গোসল করালেন কাপড়ের কাপড় পরাইয়া দিয়ে মাটি দিলেন কিন্তু মুসা আলাইসালামের হৃদয়ের মধ্যে একটা পশ্চিম একটা প্রশ্ন একটা সওয়াল থেকেই গেল কি হযরত মুসা আলাইহিস তিনি কালিম ছিলেন আল্লাহ রাব্বুল আমিনের সাথে তিনি কথা বলতেন ডাইরেক্ট বলেন না সুবহানাল্লাহ মোবাইল ছাড়া ফ্যাক্স ছাড়া ইন্টারনেট ছাড়া ফ্যাক্স ছাড়া আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার সাথে তিনি টেলিফোন ছাড়াই কথা বলতেন শুন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু মদিনার প্রেসিডেন্ট কথাটা মদিনার প্রেসিডেন্ট এই বাংলাদেশের মতো ছোট্ট একটা মানচিত্র নিয়ে এত টানা টানি এত টানা হেসরা এই বাংলাদেশের মতো ছাত্র না মদিনার প্রেসিডেন্ট শুধু নয় অর্ধ পৃথিবী শাসন করেছিল ধুলার তত্ত্বে বসে খেজুর পাতার তার বারবার গেছে বসে কথা ঠিক কিনা তার কথা ঠিক আছে আমার প্রেসিডেন্ট উমর আজম তিনি মদিনা শাসনকালে যুবক নেশা করে বাসায় ফিরছে প্রতিমধ্যে দেখা কার উমরে ফারুকের সাথে কেন উমরে ফারুক গত জুমায় এলান করেছে প্রকাশ্য যদি কেউ নেশা করে তাকে গদ্দান আলাদা করে দেওয়া হবে প্রকাশ্যে চুরি করলে হাত কাটা হয় আছে না নাই চুরি নাই দেখলাম আজান হচ্ছে দোকানে সাঁতারিঙ্গ তুলে না ওই অবস্থায় রেখে আমাদের আছে যেইখানে জায়গা পাচ্ছে ওইখানে বসে নামাজ পড়ছে সুমান আল্লাহ বলে কেউ ধরে না কেন ওই যে লাল করে লেখা আছে ধরা পড়লে গিফটা হয় কথা বলে না আছে না মাদক মুক্ত এলাকা ধরা পড়লে ওখানে লেখা আছে কি ওরা জানে কোরআনের পাতায় লেখা আছে চুরি করলে কিপটা কি এখানে ধরা পড়লে গিফটা কোরআনের লেখা আছে চুরি করলেই ওই ভয়ে কিন্তু কেউ চুরি করে না কথা বলে ঠিক কিনা ওটা কোরআনের আইন ওটা সুন্নার আইন ওটা নবীর আদর্শ বলে না সুহান কত সুন্দর সোনার মানুষ তারা চুরির ভয় নাই কেন কোরআনের আইন মানে তাই সোহান আল্লাহ বলেন নবীর সুন্নত মানে তাই বলেন না সুহান আল্লাহ যদি বলেন কোরআনের আইন চাই সব লোকের শাসন চাই কাল রাত্রে রাতটা কোনো মন্তব্য হবে সকালবেলা বলবে ওই হুজুরটা তো ভালোই ছিল রে জামাত ইসলামে কবে নাম দিল কথা বলে ঠিক কিনা এরকম আলোচনা হতে পারে হোক সমস্যা নাই যারা মুসলমান কোরআন সুন্নার আইন চাই কি চাই না প্রেসিডেন্ট সাহেব যদি মুসলমান হয়ে থাকে প্রাইম মিনিস্টার যদি মুসলমান নিশ্চয়ই মুসলমান যদি হয়ে থাকে কোরআনের আইন চাবে কি চাবে না শুনে রাখুন স্পষ্ট করে বলে যাচ্ছি মুসলমান যদি কোরআনের নিয়ম না চায় কোরআনের আইন যদি না চায় যতবার হুব্বা জুব্বা লাগাক যতবার হজ করুক যত জাকাত হোক মরণটা হবে মুনাফিক অবস্থায় কিসের অবস্থায় যদি চেতনা না থাকে চিন্তা না থাকে যে আল্লাহ কোরআন সুন্নার আইন চালু করুন কোন একদিন এই বাংলা আকাশে কোরআনের আইন চালু হয়ে যাক যদি মুসলমান না চায় যতবার জানি মৃত্যু মুনাফিকের মতো পিঠের মতো কিন্তু আমরা তা করি না আমরা খালি নামাজের সময় থেকে রাখছি কত সুর ওই মসজিদ গেছিল কেন ওখানে তারাবি পড়াচ্ছে কি কি কণ্ঠ আর কি জোরে বলতে পারি স্পিড হেভি স্পিড খালি তারাবির মধ্যে সুন্দরের মধ্যে কানের মধ্যে কোরআন মানলে হবে নিশ্চয়ই মানবো সেই সাথে কোরআন কি বলেছে কোরআন কিভাবে সমাজ চালাবে দেশ চালাবে আন্তর্জাতিক পর্যায়ে আমি কিভাবে চলবো সাড়ে তিন হাত পড়িতে কোরআনের কিছু হুকুম আগাম আসবে না নাই প্রমাণ করে ছাড়বো মাথার চুলটা কে দিয়েছে কথা বলেন চুল কি কাটা লাগে কাটা লাগে কয়দিনে কমসে কম এক মাস পরে কি হয় দুই মাস পরে জুলফি হয়ে যায় কি হয় সুন্নতি হয়ে যায় তিন মাস পরে যদি না কাটেন আপনার কাজ যদি চলে যায় এটা হিজরা হয়ে যাবে অর্থাৎ জুলফি অতিক্রম সুন্নতের পরিপন্থী ওটাকে আবার ইসলাম সমর্থন করে না আমাকে কিছুদিন আগে আপনারা দেখছেন আমার জুলফি ছিল কানে নিচ পর্যন্ত চুল ছিল এখন আছে নাই আল্লাহর পাখে ঘর জিয়ারত করতে গেছি ওমরা করলে হজ করলে চুলের চুল মুন্ডন করা বাজি সোহান আল্লাহ বলে ও চুলটা রেখে আসছি নবীর দেশে আপনারও যেন যান দোয়া করি সকল বিল আল্লাহ ঘুমটা ঘুমটাটা ফেলাইছে মা বোনরা বলবো হুজুর তো ঘুমটা দিয়েছিল এখন ঘুমটা নামাইলো যে কোনো সমস্যা নাই তো যেটা বলছিলাম ভুলে গেছি কি বলছিলাম স্মরণ করে দেন না কি বলছিলাম জি চুল ফিরে আসছি তো যেটা বলছিলাম মুসলমানের গুণা মাফ করবে আল্লাহ কখন মাফ করবে যখন মুসলমান মুসলমানের মতো হবে কিসের মতো কিন্তু আমরা তো মুসলমানের মতো অনেকেই নাই ছেলের বিয়ের সাত দিন আগ থেকে ডেক্সের বাধা শুরু করছে কথা বলেন হিন্দুর মতো হলুদ মাথা কালাই মাথা হেরুয়া গান গীত গান নাচ ডান্স ইত্যাদি ইত্যাদি হিন্দুরাও সরম পাচ্ছে কথা বলেন ঠিক কিনা মুসলমানের ঘরে বিয়ে হচ্ছে সাত দিন আগ থেকে ব্যান্স পায় এটা কি মুসলমানের বিয়া এই কথা বলে রাখেন এটা কি মুসলমানের বিয়া মুসলমান বিয়ে করে কন্ট্রাক্ট করে কত দিবে দোস্ত তেমন কিছু লাগবে না আমার ছেলেটা তো কেবলই অনার্স কমপ্লিট করছে করছে ভালো চাকরি দিব চাকরিতে কিছু টাকা লাগলে হেল্প করিয়ে কিছু লাগবে না আর বজরাতে যাবো দু আড়াইশো মানুষ যাবো একটু ভালো করে সম্মান করিয়া কথা বলেন এরকম হচ্ছে কি হচ্ছে না কথা হচ্ছে কি হচ্ছে না সাবধান মুসলমান হুশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান যতক্ষণ পর্যন্ত ঠিক কিনা এই জন্য কবি বলেছেন আজ সেই কোরআন হাদিস আছে সেই ইমান মানুষ নেই কথা বলছি কিনা আজও সেই কোরআন আছে উপরে ফারুক যে অর্ধ পৃথিবী শাসন করেছিল স্মরণ আছে আপনাদের বলছিলাম আপনারা ভুলে গেছিলেন আমি আবার স্মরণ করছি অর্ধ পৃথিবী শাসন করেছেন যুবক আসতেছিল মধ্যে স্মরণ আছে আপনাদের আপনারা বলতে পারলেন না খালি সুরের কথা বরং খেয়াল করে দিলেন আমাকে যুবক সামনে আসতেছে উমরে ফারুক রদের গত জুমায় এলান করেছিল যদি প্রকাশ্য কোনো মাত্র তাকে কি করবো দান কাটা হবে জুমা নেশা করে আসতেছে ফারুক যাচ্ছে সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেছে এমন একটি সময়ের মধ্যে যুবক দেখতে পাচ্ছে আমির মোমেন হেঁটে আসতেছে আহারে আমির মোমিনের সামনে যদি আমি পড়ে যাই আর যদি আমাকে জিজ্ঞেস জিজ্ঞেস করে তোমার হাতের মধ্যে কি তোমার মুখ গন্ধ কেন এখন তো আমার কল্লা আলাদা করে দিবে ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন করে আপনি ইচ্ছা করলে কিনা পারেন আপনি ইচ্ছা করলে আমাকে এখনই এই উমর উমরের হাত থেকে উমর রজের হাত থেকে আপনি আমাকে যদি রক্ষা দান করেন আমি আর কোনো দিন জীবনে মত মুখে দিব না চিৎকার করে বলেন না সুবাহান সে তৌবা করেছে আল্লাহ আমি আর কোনোদিন মদ খাবো না আমার হাতে যে মদের বোতল যদি উমর ফারুক বলে তোমার হাতে কি আমি বলে দিব দুধের বোতল ও তো আল্লাহ আপনি আমার মাকে দুধ পরিণত করে দেন আল্লাহ পারে কি পারে না ওই আল্লাহ আসছে না বদল হয়ে গেছে শুনুন সলমান খালি শুনলে হবে না আমল করতে হবে খুব তো বলছিলেন যে ইসলামের চিন্তা থেকে হয়ে যাও খুব তো ভাবছিলেন ইসলামিক চিন্তাবিদ হতে পারে নাই তবে দোয়া চাই যেন হতে পারি দোয়া দিবেন তো ইনশাআল্লাহ বলেন তো ফিয়ামানিল্লাহ একটু হাতটা বলেন না ফিয়ামানিল্লাহ টাকা বলেন না আবার অনেকে বলছে বে বে তা তা ওগুলো না বলেন ফিয়ামানিল্লাহ মানুষকে দোয়া দিলে ফিয়ামানিল্লাহ বলতে হয় আর দোয়া দেওয়া ছাড়া মানুষকে বেশি দামি জিনিস আর কেউ দেওয়া নাই হাদিয়া দেবেন কালকে শেষ হয়ে যাবে কিন্তু দোয়া কায়মান দায়মান অনন্তকাল থেকে থাকবে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহ আপনি যদি আমাকে এই মুহূর্তে রক্ষা করেন উমর ফারুক রদরতুল হাত থেকে যদি আপনি আমাকে রক্ষা করেন ওনার শাসন থেকে যদি আপনি আমাকে রক্ষা করেন আর আমি ওয়াদা দিলাম জীবনে কোনোদিন নেশা মুখে দিব না আর আমার হাতে যে মদের বোতল যদি জিজ্ঞেস করে বলে ভারত তোমার তোমার হাতে কি আমি বলবো দুধের বোতল এটা আপনি দুধে পরিণত করে দিয়ে বলেন না সোহান আল্লাহ যুবক আসতেছে উমরে ফারুক যাচ্ছে ক্রস ক্রস হচ্ছে উমরে ফারুক রাজাতুল্লাহ জিজ্ঞেস করে জিমা তোমার হাতেটা কি যেখানে বাঘের ভয় ওখানে কথা বলেন না কেন যেখানে সন্ধ্যা হয় ঠিক না উমর ফারুকের ভয়ের ঠেলায় থপ্তর করে যুবক কারণ ও তো জানে যে আমার কাছে মজার বোতল দুধ যে হয়েছে এটা তো এখনো সে জানে না সোমানাল্লাহ বলে বলছে আমুল মোমেনের আমার হাতে দুধের সুবানন্দা বলে নেশা খাইলে মানুষ এরকম কথা বলে কিনা এলাকার লোকজন বলে না অন্য এলাকায় বলে কি কাকে কাকে বলে তো নাকি আমার তো হয়তো হয়নি তো খাইনি কোনোদিন জানি না বলতে পারবেন হয়তো তো যাই হোক দুধের দেখি খুলো রুমালে পেটানো ছিল খোলা হলো ঠিকই কুসুম কুসুম গরম দুধের ব্যবস্থা আমার মাওলা করে দিয়েছে যিনি দুধকে মদ মদকে দুধ বানাতে পারেন যিনি খারাপ থেকে মানুষকে ভালো আনতে পারেন যিনি ইচ্ছা করলে মানুষকে ভ্রমরা করতে পারেন জাহান নামে কিট বানাতে পারেন পারেন কি পারেন না ইচ্ছা করলে জাহান নাম থেকে তুলে জান্নাতের রাস্তায় দিতে পারেন আমার মাওলা পারেন কি পারেন না জীবন থর করে কাঁপতে কাঁপতে তখন বিশ্বাস হচ্ছে না যে স্বপ্ন দেখতেছি নাকি আমার তো মন ছিল মামলার কাছে তোর কাছে চাইছি দুধ আল্লাহকে ঠিকই দুধ বানাই দিয়েছে দেখি উনিও খেয়ে দেখছে হ্যাঁ ঠিকই তো দুধ বলেন না সুহান আল্লাহ আরে মাফ করে দিন আমি বড় অপরাধী আমি বড় অন্যায়কারী আপনার কাছে মিথ্যা বলেছি আমার কাছে আসলে মদ ছিল না আমার কাছে দুধ ছিল না আমার কাছে মদের বোতল ছিল আমি কিছুক্ষণ পূর্বে আল্লাহর ভয়ে আপনার শাসনের ভয়ে আমি তবা করেছি আমার আল্লাহ আমার তবা কবুল করে মদকে দুধে পরিণত করে দিয়েছেন চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নাই তাই নাই যুবক সামান্য নবীর দরবারে এসে বলছে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আমার গুনাহ মাফ হবে নাকি আমার ও যুবক কি আমার পাপ করেছো এমন কি অন্যায় করেছো তুমি নার্ভাস হয়ে গেছো তুমি এত বরণ অনুতপ্ত হয়ে গেছো নিজের ভরসা হারে ফেরেছো তুমি কি জানা না জীব আমার আল্লাহ বলেছে তাকে না তুমি তুমি পাপ করেছো আর দয়ার মালিক রহিম আপনার দয়া পূর্ণ আমার সারা বেশি দিন আমার দয়া আমরা বেঁচে আছি ঠিক কিনা টোয়েন্টি ঘন্টায় আমরা বেঁচে আছি আল্লাহ রহমে বলি সুহান আল্লাহ এই জন্য তো কবি বলেছে আল্লাহ আপনি তাজার মালিক আল্লাহ আপনি তাজার মালিক রহমান রহিম আপনার দয়ায় পূর্ণ আমার সারা দেশকে দিন আছেন তো ওই দুইশো বছরের পাপিকে মাফ করতে পারছে আমাদেরকে পারবে না দরকার আছে কিনা এখানে যখন এসেছিলাম পাপের বজা নিয়ে এসেছিলাম আবার ইনশাল্লাহ পাপের বজা নিয়ে বাসায় যাবো নাকি না পাপের বোঝা নিয়ে যাব না এটা আশা আছে তো কেন শুনুন তাহলে জীবন আমার কোন হবে নাকি আমার যুবক এমন কি পাপ করেছো যুবক বলে পৃথিবীতে এমন কোন পাপ নাই যে পাপটা আমি নাই নেশা করেছি জিনা বিচার করেছি মদ পান করেছি জুয়া খেলেছি লটারি খেলেছি দাবা খেলেছি ক্যারাম খেলেছি লুডু খেলেছি বেপরদাগি মহিলাদেরকে দেখেছি ইফটিচিং করেছি যত রকমের বলেছি নবী এখন আমি বুঝতে পেরেছি এটা আমি ভুল করেছি এখন আমার আল্লাহ আমাকে মাফ করবে নাকি চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ আমার নবী বুকে জড়াই ধরে বললেন জীবন তুমি কেন এত বড় নার্ভাস হয়ে গেছো এখন সবাই জিব্রাহ ইসলাম এসে

দরকার নাই আমার পাপ আছে আমি তওবা করছি যদি থাকে তো তওবা করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যুবক যুবকটা তওবা করে নিল তওবা করে কলেমা করে নিল তওবা করে নিল পড়লো শাহাদাত পড়লো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ সন্ধ্যাবেলা বাসায় যাচ্ছে যুবক মদিনা শরীফে এখন অনেক বড় বড় বিল্ডিং তখন তো এটা ছিল না পাহাড় ঘেসে জঙ্গল ঘেসে বাসায় যাওয়ার লাগতো দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা জীবন চলে যাচ্ছে বাড়ির দিকে প্রতিমধ্যে একজন সুন্দরী অবয়ব চোখে অবয়ব চোখে অবয়ব সুন্দরী একটি নারী আসতেছে যে যুবকের পাল্লাই পড়লে অতীতে কোন নারীরা নিস্তার পেত না মুক্তি পেত না তার ইজ্জত ধন করে নেওয়া হতো যুবক যাচ্ছে যুবককে কিন্তু ওই নারী চেয়ে ফেলেছে ওই সেই যুবক আসতে আজকে আমার ইজ্জত শেষ বলছে আল্লাহ এই যুবকের আমার যুবকের খপ্পর থেকে আমার ইজ্জতকে আপনি হেফাজত করুন বলেন না সুহান আল্লাহ যুবক যাচ্ছে মহিলা আমার আসতেছে যত আমি কোনদিন আর বেপরদা করব না আমি পর্দায় ঢাকবো বলেন না সোহান আল্লাহ আল্লাহ দেন কি দেন না হ্যাঁ। দেন কি দেন না হ্যাঁ। আল্লাহ বলেছেন সেটা কোরআন করিমে আমরা তো চাইতে শিখিনি এজন্য পাই না ঠিক কিনা সাওয়ার চাইলে নিশ্চয়ই আল্লাহ দেবেন এবার যুবক যাচ্ছে মহিলা আসতেছে সন্ধ্যাবেলা কোথা থেকে এসেছো গো মা একাই কোথায় যাও বলেন না সুবহানাল্লাহ যুবক যেই যুবক মা কথা বলার কথা দরকার ছিল না যেই যুবক কি করার কথা ছিল ইজ্জত লুণ্ঠন করার কথা ছিল সেই যুবক কি করতেছে বলছে মা আর মা যেখানে বলেছে আর কোনো সমস্যা থাকবে কথা বল না কেন যদি কোনো অন্যের মেয়েকে যদি মা বলে তার দ্বারা কোনো খারাপ কাজ হবে কথা বল না কেন তার তো মায়ের কাছে অসুরেই মা বলেন না সুহান আল্লাহ বলছে মা এই মা বলছে কি আমি স্বপ্ন দেখছি না তো এ তো সেই যুবক যে যত কাম কুকাম করতো আজকে তো বাঘ আসছে এটা আমার নতুন ফোন না তো এখন বিশ্বাস করতে পারছে না আসলে খারাপ মানুষ ভালো হলে একটু প্রশ্ন একটু বিশ্বাস করতে দেরি লাগে বউ বিশ্বাস করতে চায় না ঠিক কিনা যারা নামাজি কত আলহামদুলিল্লাহ যারা বেনামাজি যখন নামাজ হবে কি রে জিন ধরছে মনে হয় কথা বলেন এরকম হয় কি হয় না এখন মা ফিরে আসছে বউকে সালাম তো যাইস না না যাইছে আগে সালাম দেন নাই আজকে যখন সালাম দিবেন এমন রহিমার বাপ মাহফিল গেল আসে আমাদের জিন্দুই নাকি আমার সালাম দেওয়া শুরু করছে এরকম হয় কি হয় না হতে পারে না কিন্তু না সালাম দেওয়া নেওয়া সব মুসলমান সালাম দিবে নিবে এটা জায়েজ কথা বলে ঠিক কিনা সালাম দিবেন বরকত হবে বলেন সুহান আল্লাহ এবার মহিলা বলছে তুমি কে তুমি সেই যুবক না বলছে বা আমার সেই যুবক আমি ছিলাম আমার পরিচয় এখন চেঞ্জ আমার পরিচয় এখন কি বদলে গেছে আই এম মুসলিম আমি একজন মুসলমান আই এম সেলেন্ডার পার্সন আমি নত একজন পুরুষ আমি নবীর দরবার থেকে এখনই আসলাম দেখো আমার হাতে নবীজির হাত এই সুগন্ধ এখনো বিরাজমান বলেন না সুহান কোথায় যাবা আমি তোমার একটু পৌঁছাই বলে যদি এরকম আমাদের হয়ে যেত সমাজে হতো কলেজটা ছুটির আগে গেটের ওখানে এতিমের মতো ছায়া থাকতো মোবাইলে কয় আমার লাভার আসবে রে আয় তোরা দেখবি তে আয় এরকম হতো আপনার আপনার ঘরে আপনার ছেলেকে এক রুম দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ দশ বছর বারো বছর পনেরো বছর বয়স হলে তার কি ঘর আলাদা দিতে হবে কিন্তু কখন চেক করছেন বাতি বন্ধ করে দিয়ে আপনার ছেলে এরকম করছে না তো কথা বলেন না কেন এটা করছে না তো আবার খেয়াল করবেন কেন চিপ চাওয়া বসে গেছে চোখের মধ্যে ছয় কেজি করে বারো কেজি চাল ধরবে কেন সারা দিয়ে যেগুলো দেখার পর আরো বিশ বছর পর সেগুলো সে সিজার করে বের করে বিশ বছর আগে দেখে কথা বলে ঠিক না বেশি নজবিল্লা বলবেন না আচ্ছা, হাসতেছে হুজুর জানে না কেমনি হুজুর দেখছে কথা বলেন ঠিক কিনা অতএব সাবধান ভেরি কেয়ারফুল সাবধান হয়ে যায় মুসলমান আপনার ছেলেটা কলেজ পড়া ইউনিভার্সিটি পড়া ছেলেটা কলেজ যায় কিনা কোচিং এ ঠিক করে যাচ্ছে কিনা ঘরের মধ্যে দরজা মতো কি করে পড়ে না ঘুমায় নাকি ফেসবুক চায় নাকি ইন্টারনেটে ব্লু ফিল্ম দেখে এটা দেখা যাচাই করা গার্জিয়ানের জন্য দরকার না দরকার যদি দরকার নাই সেটা আপনার ব্যাপার কিন্তু আমি স্মরণ করে দিলাম আর আপনি বলতেছেন যে আমার ছেলে ভার্সিটিতে যাচ্ছে এবার চান্স পাইছে হয় আপনার মা কে দেখে কথা বলেন ঠিক কিনা আপনার ছেলে ভাত চিঠিতে মনে হয় আপনি জান্নাতের চিঠি পাই গেছে এরকম ভাব কথা বলে না আপনার ছেলে কোথায় আমার ছেলে চান্স আদর্শ এত সুন্দর আদর্শ শেষ নষ্ট আমার আলাদা কথা না অহংকার করা যাবে তাই বলে মনে করবেন না যে হাজিদান এসে পড়তে নিষেধ করছে সেটা বলিনি অবশ্যই ছেলেকে আপনি হাই এডুকেটেড বানাবেন অবশ্যই উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন তবে সুশিক্ষায় শিক্ষিত করুন শিক্ষিতর হার বাড়ছে সুশিক্ষার হার খুবই কম বাড়ছে কথা বলে ঠিক আমরা সুশিক্ষা সুশিক্ষায় প্রতিষ্ঠিত করবো আমাদের বাচ্চাদেরকে আর সুশিক্ষিত বানানোর পূর্ব সত্য আপনার ছেলেকে কি বানাতে হবে ইসলামের জ্ঞান ইসলামের সংস্কার ইসলামিক তামাদ্দন ইসলামিক সংস্কৃতি শিখাতে হবে কথা বলে ঠিক কিনা আপনার ছেলে ভ্যালেন্টাইন্স ডের দিনে চোদ্দই ফেব্রুয়ারি দিনে ফুল দিবে এটা আপনি ভার্সিটিতে শিখাইছেন মাদ্রাসার কোনো হুজুর কোন মাদ্রাসার কোনো ছাত্র ভ্যালেন্টাইন্স দিনে চোদ্দই ফেব্রুয়ারিতে ফুল দেয় একটা প্রমাণ দেখেন আমাকে প্রমাণ দেখাতে পারবেন কেমন পর্যন্ত চ্যালেঞ্জ করলাম পারবেন না কেন আল্লাহকে একটু হলে ভয় করে বলে যারা নামাজ পড়ে তারাই খারাপ কাজটা করে না অতএব আসুন নামাজি হয়ে যায় নবীর আদর্শে নবীর নিজের চরিত্রের মধ্যে সেট করার চেষ্টা করি আমরা হারাম ছেড়ে দেই জীবন ছেড়ে দেই জীবন ছেড়ে দেই সকলে বলি ইংসা আল্লাহ ইংসা আল্লাহ